হ্যালো ফ্রেন্ডস আপনি হয়তো জানেন না বিজ্ঞানীরা মহাবিশ্বে এমন একটা গ্রহের সন্ধান পেয়েছেন যেখানে হীরের বর্ষণ হয় কিন্তু হ্যাঁ বর্তমানে নাসা বিজ্ঞানীরা মহাকাশ গবেষণায় একটা অদ্ভুত তথ্য নিয়ে এসেছেন তারা একটা অ্যাস্ট্রয়েড খুঁজে পেয়েছেন যার নাম সিক্সটিন সাইকি আর এই অ্যাস্ট্রয়েডটি নাকি সোনা দিয়ে মরানো এর এক একটা টুকরোর মূল্য কয়েকশো কোটি নাগালের মধ্যে থাকা এই অ্যাস্ট্রয়েড বা গোল্ডেন অ্যাস্ট্রয়েডের অভিযানে নামছে নাসা নতুন প্রহরের এই এপিসোডে নাসা বিজ্ঞানীদের আবিষ্কৃত এই রহস্যময় গোল্ডেন অ্যাস্ট্রয়েডের ব্যাপারে হবে জানাশোনা ভিডিওটি মোস্ট ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটির শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল so let start the video নতুন প্রহর মহাকাশ গবেষণা নতুন নতুন তথ্য এবং অজানা রহস্যময় সৃষ্টি সম্পর্কে জানার উৎসাহ মানুষকে বাড়িয়ে দিচ্ছে আর এই গবেষণা মানুষকে পরিচয় করিয়ে দিয়েছে আশ্চর্য অনেক জগতের সাথে এরই একটা হলো সিক্সটিন সাইকি প্লাটিনাম গোল্ড লোহা তামা ইত্যাদি বহুমূল্য ধাতু দিয়ে গঠিত এই অ্যাস্ট্রয়েডটি আর পৃথিবীতে এই সম্পদের ভাণ্ডার সংগ্রহ করার জন্য তাড়াহুড়ো শুরু করে দিলেন বিজ্ঞানীরা আজ থেকে প্রায় একশো সত্তর বছর আগে আঠারোশো সালে এই গ্রহাণুটির অস্তিত্ব প্রথম লক্ষ্য করা হয়েছিল ইতালির বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আনিবেদ্রি কাসপারিস প্রথম এটি আবিষ্কার করেন কিন্তু সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নতিতে স্পষ্টরূপে মানুষের সামনে এসেছে এই অ্যাস্ট্রয়েডটি কিন্তু এর নাগাল পাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে আমাদের উন্নত প্রযুক্তি এখনও ততটা উন্নত হয়নি যে ওই অ্যাস্ট্রয়েডটি টাচ করে আবার পৃথিবীতে পৌঁছতে পারবে স্পষ্টভাবে যদি বলি আমি এই অ্যাস্ট্রয়েড এবং পৃথিবীর মধ্যকার দূরত্বের কথা বলছি পৃথিবী থেকে প্রায় সাঁত্রিশ কোটি কিলোমিটার দূরে মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝামাঝি অবস্থান করছে এই গ্রহাণুটি নাসা বিজ্ঞানীরা জানিয়েছেন দুই সালে সকল ব্যবস্থা ও পরিকল্পনা সুসজ্জিত করে এই অ্যাস্ট্রয়েডের কাছে মহাকাশযান পাঠানো হবে আর পৃথিবী থেকে এই গ্রহাণুটিতে নাসার মহাকাশযান পৌঁছুতে সময় লাগবে সাড়ে তিন বছর দুই সালের মধ্যে ওই গ্রহাণু থেকে মূল্যবান ধাতু সংগ্রহ করে আনবে উন্নত মহাকাশযান এমনটাই পরিকল্পনা বিজ্ঞানীদের এবং ওই ধাতু গবেষণা করে খুব ভালো ফলাফল পেলে আরও কঠোরভাবে অভিযান চালানো হবে ওই গ্রহাণুটিতে জানিয়েছে নাসা এই অ্যাস্ট্রয়েডটি মাত্র দুইশো কিলোমিটার চওড়া বিজ্ঞানীরা অনুমান করেছেন এই গ্রহাণুটিতে থাকা ধাতুর মোট মূল্য হতে পারে দশ লক্ষ লক্ষ কোটি ডলারের বেশি মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল রেজুলেশনের যে ছবি তাদের হাতে এসেছে তাতে দেখা গেছে এই গ্রহাণুটি ধাতু দিয়ে মোড়ানো তবে এই অ্যাস্ট্রয়েডটি সমগ্র মানবজাতির কাছে একটা ধাঁধা হয়েই রয়েছে কিন্তু নাসা মহাকাশযান পৌঁছলেই এই ধাঁধার রহস্যের সমাপ্তি হবে মহাকাশযান নিজেই হলো বুদ্ধিমত্তা সম্পন্ন একটা যন্ত্র এটি সেখানের ধাতুর প্রকৃতি নির্ণয় করবে এবং ছবি তুলে পৃথিবীতে পাঠাবে এছাড়াও এই অ্যাস্ট্রয়েডটির বয়সও নির্ণয় করতে পারবে প্লানেটরি সায়েন্স জার্নালে এর মধ্যেই সিক্সটিন সাইকির ব্যাপারে বিশদ তথ্য প্রকাশিত হয়েছে চিলির বিজ্ঞানীদের দাবি গ্রহাণুটির ভূপৃষ্ঠের কমপক্ষে তিরিশ শতাংশই ধাতুর আস্তরণে ঢাকা মজার বিষয় হলো এতদিন মহাকাশ গবেষণা যেখানে প্রাণের সন্ধান এবং জীবনের পরিবেশ নির্ণয়ে সীমাবদ্ধ ছিল সেখানে এই সম্পদ অভিযান এক ভিন্ন রূপ university school of earth and space exploration এর অধ্যাপক লিন্ডি এলকিন্স ডেন্টন জানিয়েছেন এই সম্পদ পৃথিবীতে না আনাই ভালো লিন্ডির মতে সেখান থেকে মূল্যবান ধাতু নিয়ে আসা হলে বিশ্ব অর্থনীতিতে ধস নামবে কারণ এই ধাতু নিয়ে আসা হলে পৃথিবীতে যে লোহা তামা প্লাটিনাম সোনা রয়েছে তার আর কোনো মূল্য থাকবে না তবে বিজ্ঞানীদের মতে গ্রহাণুটির কিছু কিছু জায়গায় যদি এসব ধাতু উপস্থিত থাকে তবে তা আনলে যুগান্তকারী লাভ হবে কারণ পৃথিবীতে মূল্যবান ধাতুগুলোর প্রচুর ঘাটতি সুতরাং ওই অ্যাস্ট্রয়েডটি থেকে যদি কয়েক টন সোনা সংগ্রহ করা যায় তবে তা পৃথিবীর জন্য প্রচুর লাভ হবে আপনার কি মনে হয় এই সিক্সটিন সাই কি অ্যাস্ট্রয়েডটি হতে মানুষ কি পারবে মূল্যবান ধাতু সংগ্রহ করতে আর যদি বা সম্ভব হয় তবে তার ফলাফল কেমন হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এরকম নতুন নতুন সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন যাতে আমাদের আপলোড করা ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে it's your host Shubho signing out